হাই ফ্রেন্ডস আমি শম্পা আজকে আবার টিউশন নিয়ে চলে এসেছি তো আজকে খাবারে কি কি আছে তোমাদের আগে দেখিয়ে দিই আজকে এখানে আছে এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এখানে স্যালাড নিয়েছি শশা এখানে পেঁয়াজ আর এখানে আছে মাছের তরকারি কাতলা মাছ আর এখানে আছে আম তো এখানে আছে বিলাসপুর কাতলা তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বাই বাই